একটা কিছু তোমায় বলতে বেশামার ভাবনাগুলো তোমায় ছুতে চায় y tú শুধু দেখব যে তোমার सब कुछ है तू ये जाने ना चाहूं मैं तुझको बेपना क्यों माने ना लागे ना मन ये कहीं तेरे बिना বস এই মেয়েটা তো খুব চালাক যেভাবে হোক এই মেয়েটাকে আমার চাই চাই মানে চাই আমি ওর সাথে প্রতিশোধ নিব বন্ধু সেই ছেলেকে পাঠিয়েছি ভালোবাসার নাটক করার জন্য আর সে মেয়েটাকে সত্যিকারে ভালোবাসি ফেলেছে দুইজনকে শেষ করে দেব তুই যা করেছিস সব ভুল করেছিস তোকে এটার পরিণাম দিতেই হবে আমি শুধু আব্বে আমি ওকে ভালোবাসি চলে যা এখান থেকে ভালোই ভালোই বলছি মেরে লাশ ফালিয়ে দেবো চলে যা